আসসালামু আলাইকুম উইনারেটের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের বিষয় ইমেলের পাসওয়ার্ড রিসেট করা নতুন কোনো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের ইমেলে জিমেল থেকে সেই পাসওয়ার্ডটা দেওয়া অর্থাৎ আপনি যখন কোনো জিমেলের পাসওয়ার্ড ভুলে যাবেন অনেক কারণে অনেকে ভুলে যায় যে মোবাইলে সাইন ইন করা হলো পরবর্তী অনেক দিন আর ব্যবহার করা হলো না সাইন ইন ব্যবহার করা হলো না যে কারণে মোবাইলের পাসওয়ার্ড আর মনে থাকে না তখন আবার মোবাইল রিসেট করলে আর এটাই করা যায় না লগ ইন করা যায় না লগ ইন না করতে গেলে প্লে স্টোর হয় না অনেক সমস্যাই হয় আর জিমেল যেহেতু একটা আইডেন্টিটি তার পাসওয়ার্ড মনে রাখাও অনেক সময় কঠিন হয়ে যায় তো আজকে আমরা তেমনি একটা মেলের পাসওয়ার্ড রিসেট করা দেখব আমাদের winner dot IT two zero two three একটা বিজনেস মেল খুলেছিলাম সেটার পাসওয়ার্ড আমার মনে নেই এখন আমি মেলটা সাইনিং করে এখানে আসলাম এখানে সাইনিং করা বা এইভাবে লিখা winner dot IT two zero two three এখানে এটাও লিখলেও হয় আর at the rate Gmail dot com দিলেও সমস্যা নেই দিলাম দেওয়ার পরে নেক্সট করি নেক্সট করলে আমাদের উইনার আর বাদ করছি মেলটা আসলো কিন্তু মেল আসার পরেও আমার পাসওয়ার্ড তো মনে নেই এবার পাসওয়ার্ড কিভাবে আনবো তো এই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডকে রিসেট করতে ফরগেট পাসওয়ার্ড একটা মোবাইলের ইন্টারফেসও আছে উইন্ডোজের ইন্টারফেসও আছে ডেস্কটপ ল্যাপটপে সব জায়গায় আছে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই বিজনেস মেলের ক্ষেত্রে আমার যে অল্টারনেটিভ পার্সোনাল মেলটা দেওয়া আছে সেটা চাইছে আর পাসওয়ার্ড মেলের ক্ষেত্রে হয়তো মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার চেক আর পাসওয়ার্ড ইমেল চেক আপনি এই এন্টার কোড এইখানে একটা email with the verification code we just send to Mostafa with এই ইয়েতে একটা কোড পাঠিয়ে দিয়েছে অলরেডি আপনার মোবাইল থেকে মোবাইলে এস এম এস পাঠিয়ে দিত তো আমরা ওই মেলটাতে একটু সাইন ইন করে দেখি কি দিছে আমাদের ওই মেলটাকে আমরা সাইন ইন করে দেখি কি দিছে আমাদের ওইখানে এখানে নিশ্চয়ই দিচ্ছে আমাদের ক্যাপাসিয়া এমএলটা তো আমরা সাইনিং করলে এই মেলটাতে আমরা সাইন করলে একটা কোড পাবো যে কোডটা ওই মেলটা রিসেট করার জন্য পাঠানো হয়েছে এই যে গুগল থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে আমরা এটাকে ক্লিক করি ক্লিক করলে এই যে ভেরিফিকেশন কোডটা eight one four nine six seven আমরা এখান থেকে কপি করে নিতে পারি অথবা ওইখানে যেয়ে লিখে দিলে হবে এখানে না পেস্ট করে দিলাম পেস্ট কন্ট্রোল ভি পেস্ট করে এবার নেক্সট ক্লিক করি নেক্সট ক্লিক করার পরে update password you can update password now if you forget it যদি তুমি ভুলে যেয়ে থাকো তাহলে পাসওয়ার্ডটা আপডেট আপডেট করি আপডেট করে তারপর কন্টিনিউ করি এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে নতুন পাসওয়ার্ডটা লিখে দিবেন আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতে হবে একই পাসওয়ার্ড লিখতে হবে এখানে দুইটা আলাদা আলাদা হয়ে গেলে হবে না দুইটা একই পাসওয়ার্ড লিখতে হবে এবার সেভ পাসওয়ার্ড ক্লিক করেন তাহলে দেখবেন এই মেলের জন্য আপনার এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে নতুন ইন্টারফেস দরকার নেই আমাদের আমরা নো থ্যাঙ্কস করে দিলাম কন্টিনিউ টার্ন অন ওকে আমাদের ডিভাইসটা চলে আসলো এখানে ফ্যাক্টর টু ধরার দরকার নেই continue to Gmail continue to Gmail দিলে আমাদের যেহেতু এটা বিজনেস মেল এই জন্য এই অপশনগুলো আসছে পার্সোনাল মেলের ক্ষেত্রে এই অপশনগুলোও আসবে না সহজেই আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তবে আজকে এই পর্যন্তই থাকলো বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সবাই দেখে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ করা অনেক সময় ভুলে যাই যে কারণে এটা আমাদের করা খুবই জরুরি হয়ে পড়ে আজকে এই পর্যন্ত থাকবে সবাইকে